যারা বিকাশ অ্যাপস থেকে এক নতুন অ্যাকাউন্ট তৈরি করছেন এবং নতুন বিকাশ অ্যাপসে লগ ইন করছেন তারা অনেকেই একশো টাকা বোনাস পাননি আর ভাবতেছেন যে এই টাকাটা হয়তো আর পাবো না কিন্তু আপনারা অবশ্যই সেই টাকাটা পাবেন মানে এক কার্য দিবসের ভিতরে আপনার আপনারা সেই টাকাটা পাবেন আপনারা যদি অ্যাকাউন্ট আজকে করে থাকেন তাহলে বাহাত্তর ঘন্টা পর আপনার অ্যাকাউন্টে একশো টাকা অ্যাড হয়ে যাবে হ্যালো ভিউয়ার্স আমি কুমার কনক আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন বিকাশ অ্যাপস দিয়ে আপনারা বিকাশ অ্যাকাউন্ট তৈরি করে একশো টাকা ফ্রি নেবেন সেজন্য আপনাকে যা করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক থাকবে বিকাশ অ্যাপস ডাউনলোড এই লিঙ্কে আপনারা ক্লিক করার মাত্র আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল দেবেন আমি বিকাশ অ্যাপসে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিছু অপশন অ্যালাউ চাইবে আপনারা অ্যালাউ করে দিবেন তারপরে দেখুন এইখানে দেখুন অ্যাপস থেকে অ্যাকাউন্ট খুলে প্রথমবার লগ ইনে একশো টাকা আপনারা বোনাস পাবেন আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেজন্য এখানে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এটাতে আপনারা ক্লিক করবেন এখানে নিচে দেখবেন যে লগ ইন এবং নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন আপনারা নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তারপরে এরকম একটা অপশন চলে আসবে এইখানে যে নাম্বারটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটা এইখানে দিয়ে দিবেন আর অবশ্যই সেই সিমটা আপনার এই ফোনে থাকতে হবে সেই যেই ফোন থেকে আপনারা অ্যাকাউন্টটা করবেন সেই ফোনে অবশ্যই সেই সিমটা থাকতে হবে আমি এখানে নাম্বারটা দিয়ে দেব নাম্বারটা দেওয়ার পরে এখানে টিক মার্কে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এইখানে সিমটা কোন কোম্পানির সেটা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এইখানে আপনার ভেরিফিকেশন কোডটা চলে আসবে ভেরিফিকেশন কোড চলে আসার পর এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটা দিতে হবে এখানে আপনারা ইংলিশ সিলেক্ট করে দেবেন তারপরে এখানে কিছু রুলস আসবে এখানে আই অ্যাগ্রিতে আপনারা ক্লিক করে দেবেন তারপরে মেন স্টেপটা হচ্ছে এটা register a new bKash account in the easy step এইখানে আপনার এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে প্লাস আপনার ফটোটা সাবমিট করতে হবে আমি এনআইডি কার্ডটা সাবমিট করবো এখানে অ্যালাউ চাইবে আপনারা অ্যালাউ করে দিবেন আমি এনআইডি কার্ড সাবমিট করে ফিরে আসতেছি এনআইডি কার্ডের ফটো তুলে এখানে সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন এখানে প্রসেসিং লেখা উঠবে তারপরে এখানে আপনাকে ব্যাক পার্টটার ফটো দিতে হবে আমি ব্যাক পার্টটা দিয়ে দেবো আপনারা এনআইডি কার্ডের ছবি এভাবে তুলবেন তোলার পর এখানে আবার সাবমিট করে দেবেন সাবমিট করার পর এখানে প্রসেসিং লেখা উঠবে তারপরে এইখানে দেখুন আপনার সব ডিটেলস শো করবে এইখানে সব ডিটেলস আপনারা ভোটার আইডি কার্ডের সাথে মিলাই দেখবেন আমি মিলাই দেখব সব কিছু চেক করার পর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এইখানে আপনাকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে এইখানে জেন্ডারটা আপনারা সিলেক্ট করে দিবেন আমি মেল সিলেক্ট করে দিলাম তারপর এইখানে এইগুলো সিলেক্ট করে দেবেন পার্সোনাল সেভিং তারপরে মান্থলি এখানে মান্থলি আপনারা দিয়ে দিবেন হচ্ছে দশ হাজার তারপরে এটা হচ্ছে দিয়ে দিবেন হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সেলফি চাইবে এখানে আপনি সেলফি দিয়ে দিবেন আমি সেলফিটা দিয়ে দিব দেখুন এখানে সেলফিটা চাচ্ছে সেলফিটা আমি দিয়ে ফিরে আসতেছি তারপরে এখানে কনফার্মে আপনারা ক্লিক করবেন সেলফিটা দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করার পরে এইখানে দেখবেন যে submit your application has been successful submitted কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনারা কিপ্যাডে চলে যাবেন যা star two four seven hash লিখে আপনারা কলে চলে যাবেন কলে যাওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে অ্যাক্টিভেট মোবাইল মেনু এটাতে আপনারা ওয়ান ক্লিক ওয়ানে ক্লিক করে দিবেন ওয়ানে ক্লিক করার পর এইখানে আপনাকে enter a five digit new pincode এইখানে আপনার পিনকোডটা দিতে হবে আমি পিনকোডটা দিয়ে সেন্ড করব তারপরে এইখানে আপনার পিনকোডটা দেওয়ার পর নতুন পিনকোড তারপরে কনফার্ম পিনকোড দেওয়ার পর এরকম অপশন চলে আসবে your bKash mobile menu is already to use please do not share your PIN with other dial to dial এত এত অ্যাক্সেস ইয়োর বিকাশ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা আমি বিকাশ অ্যাপসে লগ ইন করবো এইখানে আপনার নাম্বারটা দেওয়ার পর এখানে পিন কোডটা দিতে বলো আমি পিন কোডটা দিয়ে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট টাইম লগ ইন করে দেখাচ্ছে আমাকে ওরা সঙ্গে সঙ্গে টাকা পেইড করে দেয় কি দেয় না পিন কোডটা দেওয়ার পর এইখানে আপনারা টিক মার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনারা ইংলিশ করে দিবেন ইংলিশ করার পর এইখানে নাম দিতে হবে এগুলো আমি স্কিপ করে দেবো সবগুলো স্কিপ করে দেবো এখন আমি আমার ব্যালেন্সটা দেখাই আপনাদেরকে এখানে দেখুন ব্যালেন্স হচ্ছে একশো টাকা আমি এই নাম্বারটা দিয়েই অ্যাকাউন্ট তৈরি করলাম দেখুন আমাকে ওরা একশো টাকা দিয়ে দিছে আমি এটা রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি এইখানে ট্যাপ ফর ব্যালেন্স এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর দেখুন আমার ব্যালেন্সটা হচ্ছে একশো টাকা ওরা আমাকে দিয়ে দিছে সঙ্গে সঙ্গে